এ দুনিয়ার মানুষেরা কে আছো আমাকে চারটে টাকা দাও দুনিয়ার মানুষের কে এমন দয়াবান আছে দানকারী আছে আমাকে চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ দরবারে চারটে দোয়া চাইব না না না কথা দিলাম ওই চারটে টাকা নিয়ে আমি আমার নিজের জন্য নয় কিছু গরিব মিসকিনের কাপড় চাকা পয়সা খাওয়া দাওয়া তাদের জন্য চাইছি বাবা কে এমন দানকারী আছো আমার হাতে চারটে দেড় চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ আল্লাহ দরবারে চারটি দোয়া গাছে নেব আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলতে রাসূলুল্লাহর হাদিস চারটি হাত বাবা হলেই মানুষ হওয়া যায় না মানুষ শব্দ যদি আমাদের মধ্যে না থাকে কোরআন নেই রসুল নেই আল্লাহ নেই আল্লাহর হাবিব নেই শরিয়ত নেই কিচ্ছু নেই ইমান নেই ওটা মুসলমানের মধ্যে নয় এত সস্তা মাথায় টুপি জোব্বা রুমাল থাকলে মুসাল্লিম বা ইমান ইমান আকিদা ইজমা কিয়াস কোরআন হাদিস শরিয়া ইসলাম দিন সব মানতে হবে সবথেকে বড় কথা হচ্ছে মুসাল্লিম বা ইমান তবে আপনি মুসলমান তার মানে মুসাল্লিম বা ইমান মানে কি ইমানের পরিপূর্ণতা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি মুসলমান না হলে উঁচুমান এদিকে আছে নাকি উঁচুমান এদিকটা নেই আমাদের ফুরফুরাতে আছে মুচুমান কিসে মুচুমান নামদার বলছে না এর মুসুমান কি মুচুমান টুপি দেওয়া কি মুচুমান জুব্বা পড়া কি মুচুমান জলসা শোনা ওলা হয়ে লাভ নেই লেবাস পোশাক আমার আল্লাহ দেখবেন না আমার আল্লাহ দেখবেন ভিতরটাই কি আছে আল্লাহর হাবিব আল্লাহ রসুল কথাই বলেছেন আপনার আমার জন্য গো আল্লাহ রসুল পরিষ্কার জানিয়েছেন আল্লাহ পাক সমস্ত মানুষকে ধ্বংস করে দেবেন বরবাদ করে দেবেন ইল্লাল আলেমন একমাত্র জানেওয়ালা আলেমগুলো নাজাত পেয়ে যাবে ওয়াল আলেমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন আল্লাহ রসুল আবার জানালেন সমস্ত আলেম জাননেওয়ালা সমস্ত জ্ঞানী যারা সবকিছু জানে তাদেরকেও আল্লাহ জাহান নামে বানিয়ে দেবেন নাবুদ করে দেবেন বরবাদ করে দেবেন নাজাদ কারা পাবে ইল্লাল আমেলন জানার পরে যারা আমল করবেন নাজাদ তারাই পাবে বলুন সুবান আল্লাহ নামাজ সম্পর্কে জানি জীবনে নামাজের মুসাল্লায় দাঁড়ানো রোজা সম্পর্কে জানি রোজা রাখি না হারাম সম্পর্কে জানি কিন্তু হারাম ছাড়ি না হালাল সম্পর্কে জানি হালাল খাই না ন্যায় সম্পর্কে জানি ন্যায়ের পক্ষ নিই না অন্যায় সম্পর্কে জানি অন্যায়ের পক্ষ নেই আপনি হারামের উপরে এমবিএ করেছেন রিসার্চ করেছেন হারাম কত রকমের হতে পারে কি কারণে হারাম হয় হারাম কিভাবে উৎপন্ন হয় সে হারামটা কিভাবে খেতে হয় করেছেন হারামের ওপরে যদি আপনি হারাম বর্জন না করেন আপনি কিন্তু হারাম খোর বড় জ্ঞানী হন না কেন উচ্চ জ্ঞান অর্জন করেছেন কিন্তু শরীয়তের জমিনে দাঁড়িয়ে যখন আপনি বলবেন এটা হারাম ইসলাম এটা আমার জন্য হারাম করে যে আমি খাবো না আপনি বর্জন করবেন তাহলে আপনি হালাল খোর পাক্কা ইমানদার মুসলমান আর যখনই জানার পরে ওটার ব্যবহার হলো না ইউজ হলো না অ্যাপ্লাই হলো না বাইরাবি হলো না আপনি এখনো কিন্তু শরিয়াতের কথা মানেননি সম্পর্কে একটা প্রশ্ন আমার মিস যাবে আপনার সম্পূর্ণ ওই মানুষটাকে নামাজি বলবো আমরা কিন্তু নামাজ নিয়ে যা ব্যক্তি বলে দেবে কিন্তু মানুষটা আজও পর্যন্ত নামাজের মুসল্লায় দাঁড়ায়নি দাঁড়ায়নি সাজদা করেনি বলুন والعالمون كلهم خالقون إلا العاملون أي ما সাহাবা কিরাম শুনে না গো জানেওয়ালারাও নাজাত পাবে না আলেম সম্প্রদায় নাজাত পাবে না জানার পরে যদি আমলি জিন্দেগি না হয় আল্লাহ দরবারে তাদেরকেও ধরা পড়তে হয় والعالمون كلهم خالقون إلا العاملون তারা নাজাত কারা পাবে জানার পাশাপাশি আমল যারা করবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ আল্লাহ দরবারে তাদের না যাত হয়ে যাবে এই জন্যই আল্লাহ আমাদের জানোয়ার বলেছেন এই জন্যই রসুল আমাদের বলেছেন ওদের অন্তরটা হচ্ছে নেকড়ে বাদ এই জন্যই আল্লাহ রসুল বলছে এদের কিছু মানুষের মুখের কথা হবে নবী আম্বিয়াদের মতো আর এদের ব্যবহারটা হবে চতুষ্পদ জানোয়ারের মতো বলুন আপনার গ্রামের মসজিদের কাজ করতে গিয়ে যেটা আটকে গিয়েছিল ছ বছর পড়েছিল উদাহরণ দেবার জন্য বলছি আপনারা বুঝতে পারেননি কে লাগিয়েছে বহুত পরে বুঝতে পারলেন আপনার গ্রামের ইমাম সাহেব মুফতি সাহেব হাজি সাহেব করেছে কি বলবেন তখন গ্রামের লোক জানতো ঘর করতে গিয়ে আপনারই ঘর লোক খোঁচা মেরে পিন মেরে কাজটা এই মানুষগুলোর জন্য আল্লাহ কিছু মানুষ আছে জানোয়ার তার থেকে জঘন্য আদাল আর রাসূল বলছেন কিছু মানুষ আছে মুখের কথা নবীদের মতো এদের অন্তরটা হবে নেকড়ে বা ব্যবহার হবে চতুষ্পদ জানোয়ারের মতো বলুন আপনার গ্রামে যে মহিলাটা ইন্তেকাল করেছে উদাহরণ দেওয়ার জন্য বলছি পরে বুঝতে পারলেন আপনার এলাকা সেই মাটা পড়ে গিয়ে মারা যায়নি তার সুসন্তান ছিল তার গলায় পা দিয়ে মাকে মেরে দিয়েছে প্রথমে জানতে পারেননি সবাই দুঃখিত আহা বয়স্ক মানুষ মারা গেল যখন পরে জানতে পারলেন ওই নামাজি ওই রোজাদার ওই রোজাওয়ালা তার ছেলে কিছু সম্পত্তির লোভে নিজের মায়ের গলায় পা দিয়ে মেরে দিয়েছে দুনিয়ার মানুষ জানে না আল্লাহ বলেছেন জানোয়ার রসুল বলেছেন জানোয়ার আল্লাহ বলছেন জানোয়ারের থেকে জঘন্য আল্লাহ ঠিক বলেছেন না ভুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন জানার নাম ইসলাম নয় আবার বলছি শরণ জ্ঞান অর্জন করার নাম ইসলাম দিন শরিয়ত নয় যখন জ্ঞান অর্জন করে জানার পরেও আপনি আমলে জিন্দিগি করবেন জানা এবং মানা জানা এবং আমল জানা এবং বাইরবি তার নাম হচ্ছে ইসলাম আমরা জেনেছি বুঝেছি চেষ্টা করছি আল্লাহর হুকুম মানা নামাজ সম্পর্কে বুঝেছি যতটুকু বুঝেছি ততটুকু নামাজের মুসাল্লাই দাঁড়াচ্ছি যা জানলাম নামাজের মুসাল্লায় দাঁড়ালাম ইসলাম মোতাবেক আপনি চলছেন জোরে বলুন সুফান হই হই করে লাভ নাই হই হই করে লাভ রাসূল বলছেন কুল্লুহুম হালিকুন সব ভাইকে আল্লাহ ধ্বংস করে দেবে নাজাদ পাবে যারা ওয়ালা তাহলে আপনারা বলবেন হুজুর আমরা তো জীবন স্কুল কলেজে পা দিয়ে দিই আমি তো আঙ্গুটা ছাপ তাহলে আমরা কি জাহান্নামে চলে যাব প্রশ্ন ঠিক আছে আপনি বললেন ওয়ালা আলে হুজুর আমি জীবনে স্কুল কলেজে পা দিয়ে দিই এখনো লিখতে গেলে পেন ভেঙে গেল কালি দিয়ে দ্রম করে মারি ওই কাজ চলে কি হবে আচ্ছা আপনারা বলুন আঙ্গুটা ছাপ তাই তাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই তোর কি সিমরা জিও সিম না ভোডাফোন বলবে না আমার জিও কে ভালো বলুন জিও সিমটা কে ও সব বলুন তাকে দেখানো হবে যে পুলিশ তাড়া করেছে কিসের জন্য মাস্ক না পড়ার জন্য ও পরের দিন ঘর থেকে বেরোনোর আগে ও বাজার করার ব্যাগ পর্যন্ত ভুলে গেছে কিন্তু মাস্ক ভুলে এই বুদ্ধিটা ওর মাথায় ও তো কিছু জানে না ছাপা বলুন ও ছটা আপেল কিনতে গেছে ছটা আপেল ওজন করলো এক কেজি যখন দোকানদার ওজন করছে ছটা যখন সমান সমান হয়ে গেছে একটা নিয়ে নিয়েছে পাঁচটা দিচ্ছে গিয়ে দোকানদারের জামার কলার ধরেছে এটা কে বুঝালো ওকে এটা কে বুঝালো তাহলে সব আমরা বুঝি শরিয়াতের ব্যাপারে আমরা কিচ্ছু বুঝি না খোদা বলছে ঢোক একবার ফেরেস্তা রেডি আছে আল্লাহ দরবারে জানি না বুঝি না শুনিনি দেখিনি এ কথাগুলোর কোনো ভ্যালু থাকবে না বলতে পারবো না বলুন আপনার এই মারাকপুর গ্রামের নাম সব রাস্তার লোককে বোর্ড ধরে আছে নাকি এরকম করে বক্সিরহাটি এইদিকে বক্সিরহাটি ওইদিকে দেখিয়েছে কি তাহলে আমাকে জেনে ফোন করে বুঝে ডায়েরিতে লিখা দেখে আসতে হয়েছে আর আমি যদি ফোন করে বলি ভাই আমি তোমাদের গ্রাম চিনি না তারা সারা জীবন কোথাও যেতে পারবো না এমন একটা অ্যাড্রেস আপনাকে দেবো আপনি খুঁজে খুঁজে মরে যাবেন তা দেমাগ খাটিয়ে লোকেশন দেখতে হবে মানুষকে জিজ্ঞাসা করতে হবে তাহলে সব ব্যাপারে আমরা উপায় খুঁজে পাই আর যখনই খোদা বলছে হারাম খাওয়া যাবে না ওখানে যত রকম আল্লাহ বলছে বাপ মাকে মারা যাবে না ওখানে আমাদের যুক্তি আল্লাহ বলছেন ওজনটা ঠিক কর ওখানে গন্ডগোল আল্লাহ বলছেন বাড়ির মা বোনদের উপর অত্যাচার করিস না রসুল বলছেন বাপ মাকে মেরো না কষ্ট দিও না স্ত্রীকে মেরো না ওগুলো আমরা জানি না বুঝি না ও দুটো আছে ফেরেশতা সম্মানীয় দুজন লেখক সব শুধু তাই নয় আল্লাহ বাগাবার জানালেন সুদূর বান্দারে দুনিয়ার মানুষ জানো কার নাই জানো শুনে রাখ আমি আল্লাহ পাক তোদের অন্তরের অন্তস্তনের খবর সব আমার ইলমিয়াতের মধ্যে আছে তুমি আর মানুষকে ঠকাতে পারবি আর মানুষকে ধোকা দিতে পারবে কিন্তু না আমি আল্লাহর কাছে কোন রকমের ধোকাবাজি চলবে না ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকেরিন মক্কারি ধোকাবাজি দুনিয়ার জমিনে যতই করিস না কেন আমি আল্লাহ পাক আমার সঙ্গে মক্কারি করো না আমার আইনে তুই ধরা পড়তে হয় ধরা পড়লে শাস্তিটা কেমন হবে ইন্না বাদশা রব্বে কালা সাদিদ শুনে রাখ বান্দা বান্দিরা আমার পাকারটা কিন্তু বড়ই কঠিন সারা দুনিয়ার মানুষকে আমরা ধোকা দিতে পারি আল্লাহর কাছে পড়া যাবে কারণ হচ্ছে আল্লাহ ভিতরের খবর যাবে দু নম্বর দুটো ফেরেস্তা আপনার ঘাড়ে আমার ঘাড়ে সবার কাছে আছে কিরম কাল সব নোট হচ্ছে আরে বিচার এখানে কেন হবে আল্লাহ আমি কলা চুরি করিনি প্রমাণ করতে পারবেন কলা চুরি করেন আপনি তো করেছেন আল্লাহ কি বলবেন আমার আল্লাহ হাদিস পাক মেশকাতের হাদিস আল্লাহ ফেরেশতাকে বলবে দেখো ইসকি শিকায়াত সহিয়া ফেরেশতাকে বলবে দেখো তো ঝগড়া করতে পারবে আপনারা কথা বলেন না তো কথাই কথায় কথাই কথা হাত হাঁটিয়ে গামছা কোমরে বেঁধেছে কিন্তু ওখানে আল্লাহর সামনে কি হয় তারপরেও যদি বান্দা মস্তানি গুন্ডাগড়ি খোদার দরবারে করতে যাই আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া তুকাল্লিমুনা আইদিহি মুতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু বলুন না সুবহানাল্লাহ যারা আপনার সঙ্গে প্রতারণা করে তারা সব ধরা পড়বে খোদার দরবারে বলুন না ইনশাআল্লাহ যত দুনিয়ার মানুষ আপনার সঙ্গে প্রতারণা করেছে প্রত্যেকটা হিসাব আল্লাহ আপনাকে পাইয়ে দেবে ভেঙে পড়বে না চার ইঞ্চি জমি এক বিঘে সম্পত্তি নিয়ে নিয়েছি সব কারো দরকার নেই আপনার সঙ্গে আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ একটু সহ্য সবর কর আমি আল্লাহ তোর আছি সারা চব্বিশ মানুষ তোর সঙ্গে নেই কিন্তু আমি আল্লাহ তোর আছি তোর এক ইঞ্চি দুই ইঞ্চি দশ ইঞ্চি বিশ টাকা বিশ হাজার পঞ্চাশ লাখ আমি আল্লাহ তোর হিসাব করে তোর প্রাপ্য দিয়ে দেবো চলে বলবো সবাই আপনার বিরুদ্ধে আপনি সবর করেছেন আপনার হক আপনি পেয়ে যাবেন মিসকাতুল হাদিস তাই আল্লাহ কোরআন বলছে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোর বিরুদ্ধে তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া এই যে হাত দেখছেন হাত এই হাত আফতাবের বিরুদ্ধে সাক্ষী দেবে এই পা আফতাবের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর কাছে যদি আমার কথা উল্টো পাল্টা হয় আল্লাপাক হুকুম দেবেন এই হাত কথা বল এই হাতের দ্বারা কি করেছিস এই হাত কথা বলবে আল্লাহ কলমের খোঁচাই মানুষের সর্বনাশ করেছে এটাও এমন বলবে আবার এটাও বলবে আল্লাহ এই হাত দিয়ে অসহায়ের চোখের পানি মুছিয়েছে এই হাত দিয়ে বুড়ো বাপমার হক আদায় করেছে এই হাত দিয়ে প্রতিবেশীর সহযোগিতা করেছে এই হাত দিয়ে স্ত্রীর হক আদায় করেছে চোখের পানি মুটিয়েছে এই হাত দিয়ে ইতিম এসিরের পাশে দাঁড়িয়েছে আর তার উল্টো হলে সেটাও আল্লাহর কাছে জানা অতকাল্লেমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম রেজুল মানে পা পা এই পা কি বলবে আল্লাহ আপনার এই নামাজি বান্দা আমাকে ব্যবহার করে প্রত্যেক পাঁচ ওয়াক্তের আওকাতে সালাত আপনার ঘরে সাজদা করতে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই পা বলবে আল্লাহ আপনার এই বান্দা প্রত্যেক বছরে একুশ বাইশ তেইশে ফাল্গুন দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি সাহাবে গিয়ে কত বড় বড় ওলি আউলিয়া দরবারে দরবারে ঘুরেছিল কত ভিখারিকে অসহায় ব্যক্তি আপনার বান্দা বান্দের হাতে অর্থ তুলে দিয়েছিল কত মানুষের উপহার করেছিল এটাও যেমন সাক্ষী দেবে এটাও সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দা রাতের অন্ধকারে ওই অমক প্রতিবেশীর কলার কাঁদি শেষ হয়ে আল্লাহ গান আপনার বান্দা প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়েছে এই হাত বলবে এই হাত বলবে আর নাহাত করে পানের দোকানদারকে 40টা থাপ্পড় মেরেছেন এই হাত বলবে আল্লাহ মেরেছে তাহলে আমি আল্লাহর সামনে হাজির হয়ে ভুল প্রমাণ করতে পারবো তর্কের আচ্ছা বলুন আজকে এই যে রেকর্ডিং হচ্ছে কেউ ধরুন করে রেকর্ডিং করলো দশ বছর পরে দেখানো যাবে মানুষ তার ব্রেন শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল বানালো নেটওয়ার্ক বানালো কি ভিডিও সিস্টেম বানালো টোটাল করলো সেই আল্লাহ কি পারেন না বিশ হাজার বছর পিছনের একটা কোনো কথা আপনাকে বিশ হাজার বড় বছর পরে দেখাতে পারে আল্লাহ পারে না পারে না কোরআন বলছে কোন ফায়াকুন এই দুটো কথা আল্লাহর বলতে হয় আর কিছু বলতে হয় না আল্লাহ যদি বলেন জলসায় জিকোটা আছে বাঁদর হয়ে যায় এখনই সব বাঁদর হয়ে যাবো আমরা বিশ্বাস আছে তো নাকি তাহলে আল্লাহ সেদিন আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবেন দেখ বান্দা এত চুক্তি তুই মানুষ নিয়ে এবার দেখে নে এই সেই দিন এই সেই জলসার দিন দেখ তুই টুপি মাথায় দিয়ে আসছিস দেখে নে হাতে তোর ব্যাগ এই অসহায়ের কলা গাছ এই তুই কাটছিস দেখে নে করার থাকে খাওয়ালেন পড়ালেন হায়াত দিলেন বিবি ছেলে বাল বাচ্চাকে হায়াতে রাখলেন সেই আল্লাহর জন্য পৃথিবীর জমিনে আমি তো কই চেষ্টা করি না আমার গজবের থেকে বড় তার থেকেও বড় আমার আল্লাহ দয়া আমার আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়েছেন বান্দার তোদের কি চাওয়ার আছে চেয়ে বান্দার তবে হ্যাঁ আমার কাছে চাইবি কোনো শক্তি কোনো মানুষের কাছে নয় একমাত্র আমি আল্লাহ ইন্নাল্লাহা আমি আল্লাহ যাকে খুশি দান আমি আল্লাহ যাকে এত দেব হিসাব হিসাব করে মুসলমান আমরা জিন্দেগিতে পাবো না বলতে পারবেন আল্লাহ কত বলুন দেখাতে পারবেন হিসাব করে যে সত্তর বছর হায়াতে আছেন আপনি আল্লাহ কত টাকা পয়সা অর্থ আপনি হিসাব করে বলতে পারবেন বেগাইরে হিসাব বান্দা তুই হিসাব করে মিলাতে পারবি না যদি আমি দেবো মনে করি কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে তোর সব আমি আল্লাহ তোকে রাস্তা ধারে আমি আল্লাহ বানিয়ে দেবো আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে প্লেট তোর হাত থেকে শরীরে তোকে আমি উচ্চ আসনে বসাতে পারি কাদির প্রত্যেকটা জায়গায় ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমার জোরে বলুন সুহান আল্লাহ না দিলে ওর ক্ষমতা নেই চাপার এবার আপনি আল্লাহ আমার তো ভাঙা আপনি চান আল্লাহর কাছে আল্লাহ আমার ভাইটা চার চাকা চাপছে আমি তো ওরই ভাই চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই আল্লাহ আমার ভাইটাকে আর একটা চাকা চার চাকা কিনা ক্ষমতা দেন আল্লাহ আমি তো ওরই ভাই আল্লাহ আমাকে দেন দেখছেন দোয়া আল্লাহর এটা পছন্দ বান্দা নাখুশ আমার উপরে বান্দা আমার উপরে হিংসা করে রাখছে না বান্দা করছে বান্দা সবার জন্য দোয়া যে নিজের জন্য চাইছে আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যদি বলুন always be positive and mind সবসময় আমাদের পজিটিভটা নিতে ভালোটা প্রত্যেকটা কথা দেখবেন ভালো বন্ধু আছে আমরা দেখবেন খুঁজে খুঁজে ক্র্যাক মাইন্ডের ঠিক খারাপটা খুঁজে পাই বুঝতে পারছেন কোথায় যাবেন ভাই একটু বাজারের দিকে যাচ্ছি পরে আসছি কথা বলছি আমি এবার দেমান চালাচ্ছি কেন কথা বললো না সে বললো বাজারে যে তাড়াতাড়ি আসছে কয়েকক্ষণ ঘুরে আসছে আমি এবার দেখো নেগেটিভটা নিচ্ছি কিছু ব্যাপার আছে কি ব্যাপার আছে এসে কথা বলছে তাড়াতাড়ি আছে চলে গেল না বুঝলি মনে হচ্ছে কিছু ব্যাপার আছে একটা ফোন করতে পারি মানে নেগেটিভের উপরে আমি চলতে শুরু করলাম বাড়িতে ফোন করলাম আচ্ছা অন্য জায়গা গেল না কিছু কিনতে গেল টাকা পয়সা নিজের শেষ হচ্ছে আমি খামাগাই ভাবছি অন্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি ও আদৌ কোনো কাজ নাই বিশেষ কাজে কাজে এক্ষুনি আসবে তাকে শ্বশুরে ছেড়েছে তাই কিনছে ও হারামের টাকা দেখছে আমি যত বলছি ফেরেস্তা তত লিখছে তত খাতা দরকার তাই বলছি অলওয়েজ বি পজিটিভ আমাদের নেগেটিভ ভিতর দিয়ে পজিটিভটা বার করতে হবে দড়াম করে আওয়াজ ধরুন আওয়াজ বলে এবার কি কিছু মানুষ বলবে টায়ার পাস করছে কিছু মানুষ বলবে নারে লেগে গেছে এই ফোন কার সেখানে ফোন করবো দেখছেন নেগেটিভ চলে তাই বলতে চাইছি মুসলমান আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয় কিছু কাজ করতে হয় কি কাজ কিছুই কাজ নয় একটাই কাজ রসুল যেগুলো এনেছেন যেগুলিতে হয় নিষেধ করেছেন ছাড়তে হয় কার আদেশ আল্লাহর আদেশ নবী যেগুলো এনেছেন না নিষেধ নবী কি এনেছে আমরা সবাই জানি আল্লাহর নবী কি বলেছে বলেন কি বলেছেন ভাইজান আল্লাহ রসুল বলেছেন মেশকাতের হাদিস লা তাবুলু কায়মান পুরুষ মহিলা যেই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করো না লা তাবুরু ইলাল কাবা সামনে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা পেচ্চাপাখানা করো না বলুন আজকে আমাদের ছেলেরা ওটা মানে মানে না এজন্যই তো আজকে জলসার মাহফিলে আসা এখানে বসবো মেলাবো নিজের ফেলে আসা জিন্দগির মূল্যবান সময়গুলোকে মেলাবো যেটা ভালো হবে নেব যেটা ভালো হবে না পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি করব এই নিয়ে যদি বসি দশ মিনিট বসেন এই দশ মিনিটে বসাটা যে নেকি দেবেন এর জায়গায় যে দুশো নফল নামাজ পড়েন তার থেকে বেশি আল্লাহ এখানে বসলে দেবেন যদি আমার কথা বলতে আমার শ্রোতা বেশি দরকার না আমার একটা হলো এক একটা যদি এলাকার ছেলে যুবক যাকে হোক যদি সঠিক শরীয়তের দিশা তাকে ধরিয়ে দেওয়া যায় কমপক্ষে কমিটি ভাই যারা এত হাজার হাজার লক্ষ টাকা খরচা করেছেন ওরা খুশি হয়ে যাবে আল্লাহ দরবারে আল্লাহ কমপক্ষে মাহফিল করে আমার এলাকার বা আমার গ্রামের একটা ছেলেকে হেদায়েতের রাস্তা দেখানোর মাধ্যম হয়েছে জলসা জুড়ে বলুন সুভা একটা তো হয়েছে এবার না জানি ওই একটা ছেলে বা মেয়ের ওসিলাই আল্লাহ পাক হয়তো আমাদের সকলকে কবুল করে নিতে পারে যদি বলুন না আল্লাহর আল্লাহর আশীর্বাদ দেওয়ানা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে যে মানুষটা জবরদস্ত আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে দেখছেন রাস্তার ধারে একজন ফকির ফকির মিসকিন যেমন হয় হাত তুলে দোয়া চাইছে কি বলছে জানেন এ দুনিয়ার মানুষেরা কে আছো আমাকে চারটে টাকা দাও এই দুনিয়ার মানুষেরা কে এমন দয়াবান আছে দানকারী আছে আমাকে চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ দরবারে চারটে দোয়া চাইব না না না গো কথা দিলাম ওই চারটে টাকা নিয়ে আমি আমার নিজের জন্য নয় কিছু গরিব মিসকিনের কাপড় চাকা পয়সা খাওয়া দাওয়া তাদের জন্য চাইছি বাবা কে এমন দানকারী আছো আমার হাতে চারটে দেড় চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ আল্লাহ দরবারে চারটি দোয়া গাছে নেব বাসরাতে বাড়ি মুরব্বীর বাড়ি আল্লাহর বাড়ি হচ্ছে বাসরা যিনি দোয়া চাইছেন আল্লাহর অলি আল্লাহর আশেখ দিওয়ানা মানুষটা হযরত মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাই আবার বলছেন ও দুনিয়ার মানুষরা আমার হাতে দিন চারটে দিরহাম চারটে টাকা দিন তবে ওটা আমি নিজে খাবো না কিছু গরীব মিসকিন তাদের খাওয়ানোর জন্য চাইছি বাবা এমন কে বড় আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা বান্দি আছো আমাকে চারটে দিরহাম দাও মানুষ দূর থেকে দেখে মুখটা ফিরিয়ে চলে যায় কেউ দেয় না কিন্তু আল্লাহর ওলি ওই নির্দিষ্ট জায়গায় আল্লাহ দরবার দুটো হাত তুলে তোয়া চাইছেন চারটি টাকা যিনি দেবেন আমি মনসুর বিন আম্বার বাসি তার জন্য আল্লাহ দরবারে চারটে তোয়া চাইবো বলুন সুবান আল্লাহ যারা হয় আল্লাহ নাশিক যারা হয় চিন্তা ভাবনা করি অ্যানালাইসিস করে বুঝে গেছেন আল্লাহ যখন বানিয়েছেন আল্লাহর কিছু কাজ আছে আল্লাহর হক বান্দার হক রসুল্লাহর হক সমস্ত হক আদায় করে শরীয়ত সম্মত চলার জন্যই আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে দেন তারা অ্যানালাইসিস করেছে নামাজের ওয়াক্ত কোনো আপোষ নয় আগে নামাজ রমজান মাস রোজা রোজা হারাম হালাল যেখানে থাকবে তারা হালালটা নিয়েছে হারামটাকে বর্জন তো এইরকম আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে যান তাদের হাতটা আল্লাহ দরবারে একসঙ্গে আমাদেরকে বলছেন পশু জানোয়ার আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলতে রাসূলুল্লাহর হাদিস চারটি হাত বাবা হলেই মানুষ হওয়া যায় না শব্দ যদি আমাদের মধ্যে না থাকে কোরআন নেই রসুল নেই আল্লাহ নেই আল্লাহর হাবিব নেই নেই কিচ্ছু নেই ইমান নেই ওটা মুসলমানের মধ্যে নয় এত সস্তা মাথায় টুপি জুব্বা রুমাল থাকলে মুসাল্লিম বা ইমান ইমান ইজমা কিয়াস কোরআন হাদিস শরিয়ত ইসলাম দ্বীন সব মানতে হবে সব থেকে বড় কথা হচ্ছে মুসল্লিম বা ইমান তবে আপনি মুসলমান তার মানে, মানে মুসল্লিম বা ইমান মানে কি ইমানের পরিপূর্ণতা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি মুসলমান না হলে উঁচুমান এদিকে আছে নাকি উঁচুমান এদিকটা নেই আমাদের ফুরফুরাতে আছে উঁচুমান কিসে উঁচুমান নামদার বলছি না এর মুসলমান কি মুসলমান টুপি দেওয়া কি মুসলমান জুব্বা কি মুসলমান জলসা শোনা না হয়ে লেবাস পোশাক আমার আল্লাহ দেখবেন না আমার আল্লাহ দেখবেন ভিতরটাই কি আছে আল্লাহর হাবিব আল্লাহ রসুলের কথাই বলেছেন আপনার আমার জন্য গো আল্লাহ রসুল পরিষ্কার জানিয়েছেন আল্লাহ পাক সমস্ত মানুষকে ধ্বংস করে দেবেন बर्बाद করে দিবেন ইল্লাল আলেমন একমাত্র জানেওয়ালা গুলো নাজাত পেয়ে যাবে ওয়াল আলেমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন আল্লাহ রসুল আবার জানালেন সমস্ত আলেম জাননেওয়ালা সমস্ত জ্ঞানী যারা সব কিছু জানে তাদেরকেও আল্লাহ জাহান নামে বানিয়ে দেবেন নেসনাবুদ করে দেবেন বরবাদ করে দেবেন নাজাত কারা পাবে ইল্লাল আমেলন জানার পরে যারা আমল করবেন নাজাত তারাই পাবে বলুন সুবান আল্লাহ সম্পর্কে জানি জীবনে নামাজের মুসাল্লায় দাঁড়ানো রোজা সম্পর্কে জানি রোজা রাখি না হারাম সম্পর্কে জানি কিন্তু হারাম ছাড়ি না হালাল সম্পর্কে জানি হালাল খাই না ন্যায় সম্পর্কে জানি ন্যায়ের পক্ষ নিই না অন্যায় সম্পর্কে জানি অন্যায়ের পক্ষ নিই আপনি হারামের উপরে এমবিএ করেছেন রিসার্চ করেছেন হারাম কত রকমের হতে পারে কি কারণে হারাম হয় হারাম কিভাবে উৎপন্ন হয় সে হারামটা কিভাবে খেতে হয় এম বিয়ে করেছেন হারামের ওপরে যদি আপনি হারাম বর্জন না করেন আপনি কিন্তু হারাম খোর যত বড় জ্ঞানী হন না কেন যত বড় আপনি জ্ঞানী হন না কেন যত বড় আপনি পড়াশোনা করেন না কেন আপনি হারাম নিয়ে সব থেকে উচ্চ জ্ঞান অর্জন করেছেন কিন্তু শরীয়তের জমিনে দাঁড়িয়ে যখন আপনি বলবেন এটা হারাম ইসলাম এটা আমার জন্য হারাম করে যাবে খাবো না আপনি বর্জন করবেন তাহলে আপনি হালাল খোর পাক্কা ইমানদার মুসলমান আর যখনই জানার পরে ওটার ব্যবহার হলো না ইউজ হলো না অ্যাপ্লাই হলো না পাইরাবি হলো না আপনি এখনো কিন্তু শরীয়তের কথা মানেননি একটা প্রশ্ন আমার মির্জাদারা সম্পূর্ণ আপনার সমর্থ والعالمون كلهم خالقون إلا العاملون أي ما সাহাবা কিরাম শুনে না গো জাননে ওয়ালারাও নাজাত পাবে না আলেম সম্প্রদায় নাজাত পাবে না জানার পরে যদি আমলি জিন্দেগি না হয় আল্লাহ দরবারে তাদেরকেও ধরা পড়তে হয় والعالمون كلهم خالقون إلا العاملون তারা নাজাত কারা পাবে জানার পাশাপাশি আমল যারা করবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ আল্লাহ দরবারে তাদের নাজাত হয়ে যাবে আল্লাহ আমাদের আমাদের বলেছেন ওদের অন্তরটা হচ্ছে আল্লাহ এদের কিছু মানুষের মুখের কথা হবে নবী আম্বিয়াদের মতো আর এদের ব্যবহারটা হবে চতুষ্পদ জানোয়ারের মতো বলুন আপনার গ্রামের মসজিদের কাজ করতে গিয়ে যেটা আটকে গিয়েছিল ছ বছর পড়েছিল উদাহরণ দেবার জন্য বলছি আপনারা বুঝতে পারেননি ফ্যাচাংটাকে লাগিয়েছে বহুত পরে বুঝতে পারলেন আপনার গ্রামের ইমাম সাহেব মুফতি সাহেব হাজি সাহেব করেছে কি বলবেন তখন গ্রামের লোক জানতো ঘর করতে গিয়ে আপনারই লোক খোঁচা মেরে পিন মেরে কাজটা দিয়েছে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলছে কিছু মানুষ আছে জানোয়ার তার থেকে জঘন্য পাল্লুম আদাল আর রাসূল বলছেন কিছু মানুষ আছে যাদের মুখের কথা নবীদের মতো এদের অন্তরটা হবে নেকড়ে বা ব্যবহার হবে চতুষ্পদ জানোয়ারের মতো বলুন আপনার গ্রামে যে মহিলাটা ইন্তেকাল করেছে উদাহরণ পরে বুঝতে পারলেন আপনার এলাকা সেই মাটা পড়ে গিয়ে মারা যায়নি তার সুসন্তান ছিল তার গলায় পা দিয়ে মাকে মেরে দিয়েছে প্রথমে জানতে পারেননি সবাই দুঃখিত আহা বয়স্ক মানুষ মারা গেল যখন পরে জানতে পারলেন ওই নামাজি ওই রোজাদার ওই রোজাওয়ালা তার ছেলে কিছু সম্পত্তির লোভে নিজের মায়ের গলায় পা দিয়ে মেরে দিয়েছে দুনিয়ার মানুষ জানে না আল্লাহ বলেছেন জানোয়ার রসুল বলেছেন জানোয়ার আল্লাহ বলছেন জানোয়ার থেকে জঘন্য আল্লাহ ঠিক বলেছেন না ভুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন জানার নাম ইসলাম নয় আবার বলছি শরণ জ্ঞান অর্জন করার নাম ইসলাম দিন শরিয়ত নয় যখন জ্ঞান অর্জন করে জানার পরেও আপনি আমলে জিন্দিগি করবেন জানা এবং মানা জানা এবং আমল জানা এবং বাইরবি তার নাম হচ্ছে ইসলাম ছড়ে আমরা জেনেছি বুঝেছি চেষ্টা করছি আল্লাহর হুকুম মানা নামাজ সম্পর্কে বুঝেছি যতটুকু বুঝেছি ততটুকু নামাজের মুসাল্লাই দাঁড়াচ্ছি যা জানলাম নামাজের মুসাল্লাই দাঁড়ালাম ইসলাম মোতাবেক আপনি চলছেন জোরে বলুন সুফান হই হই করে লাভ নেই হই হই করে লাভ রাসূল বলছেন কুল্লুহুম হালিকুন সব ভাইকে আল্লাহ ধ্বংস করে দেবে নাজাদ পাবে যারা জান্নেওয়ালা তাহলে আপনারা বলবেন হুজুর আপনাদের জীবন স্কুল কলেজে পা দিইনি আমি তো আঙ্গুটা ছাপ তাহলে আমরা কি জাহান্নামে চলে যাব প্রশ্ন ঠিক আছে আপনি বললেন জানলে ওয়ালা আলে হুজুর আপনাদের জীবনে স্কুল কলেজে পা দিয়ে দিইনি এখনো লিখতে গেলে পেন ভেঙে গেল কালি দিয়ে দ্রম করে মারি ওই কাজ চলে কি হবে আচ্ছা আপনারা বলুন আঙ্গুটা চাপতাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই তোর কি সিমরা জিও সিম না ভোডাফোন বলবে না আমার জিও কে শেখালো বলুন জিও সিমটা কে শিখিয়েছে তো আঙ্গুটা চাপ ও সব জানবে বলুন তাকে দেখানো হবে যে পুলিশ তাড়া করেছে কিসের জন্য মাস্ক না পড়ার জন্য ও পরের দিন ঘর থেকে বেরোনোর আগে ও বাজার করার ব্যাগ পর্যন্ত ভুলে গেছে কিন্তু মাস্ক ভুলে গেছে এই বুদ্ধিটা ওর মাথায় কে দিল ও তো কিছু জানে না বলুন ও ছটা আপেল কিনতে গেছে ছটা আপেল ওজন করলো এক কেজি যখন দোকানদার ওজন করছে ছটা যখন সমান সমান হয়ে গেছে একটা নিয়ে নিয়েছে পাঁচটা দিচ্ছে তেড়ে গিয়ে দোকানদারের জামার কলার ধরেছে এটা কে বুঝালো ওকে এটা কে বুঝালো তাহলে সব আমরা বুঝি শরিয়াতের ব্যাপারে আমরা কিচ্ছু বুঝি না খোদা বলছে ঢোক একবার ফেরেস্তা রেডি আছে আল্লাহ দরবারে জানি না বুঝি না শুনিনি দেখিনি এ কথাগুলোর কোন ভ্যালু থাকবে না বলতে পারবো না বলুন আপনার এই গ্রামের নাম সব রাস্তার লোককে করে তাহলে আমাকে জেনে ফোন করে বুঝে ডায়েরিতে লেখা দেখে আসতে হয়েছে আর আমি যদি ফোন করে বলি ভাই আমি তোমাদের গ্রাম চিনি না তারা সারা জীবন কোথাও যেতে পারবো না এমন একটা অ্যাড্রেস আপনাকে দেবো আপনি খুঁজে খুঁজে মরে যাবেন তার দেমাগ খাটিয়ে লোকেশন দেখতে হবে মানুষকে জিজ্ঞাসা করতে হবে তাহলে সব ব্যাপারে আমরা উপায় খুঁজে পাই আর যখনই খোদা বলছে হারাম খাওয়া যাবে না ওখানে যত রকম আল্লাহ বলছে বাপ মাকে মারা যাবে না ওখানে আমাদের যুক্তি আল্লাহ বলছেন ওজনটা ঠিক কর ওখানে গন্ডগোল আল্লাহ বলছেন বাড়ির মা বোনদের উপর অত্যাচার করিস না রসুল বলছেন বাপ মাকে মেরো না কষ্ট দিও না স্ত্রীকে মেরো না ওগুলো আমরা জানি না বুঝি না ও কিরমান কাদিবিন দুটো আছে দুজন ফেরেশতা সম্মানিত দুজন লেখক সব মাক্কারি ধোকাবাজি দুনিয়ার জমিনে যতই করিস না কেন আমি আল্লাহ পাক আমার সঙ্গে করো না আমার আইনে তুই ধরা পড়তে হয় ধরা পড়লে শাস্তিটা কেমন হবে ইন্না বাদশা রব্বে কালা শুনে রাখ বান্দা বান্দিরা আমার পাকারটা কিন্তু বড়ই কঠিন সারা দুনিয়ার মানুষকে আমরা ধোকা দিতে পারি আল্লাহর কাছে পড়া যাবে কারণ হচ্ছে আল্লাহ ভিতরের খবর যাবে দু নম্বর দুটো ফেরেস্তা আপনার ঘাড়ে আমার ঘাড়ে সবার কাছে আছে কিরম কালিম সব নোট হচ্ছে আরে বিচার এখানে কেন মাইদানে বাহাসার হবে আল্লাহ আমি কলা চুরি করিনি প্রমাণ করতে পারবেন কলা চুরি করেন আপনি তো করেছেন আল্লাহ কি বলবেন আমার আল্লাহ হাদিস পাক বলছে কাদের হাদিস আল্লাহ ফেরেশতাকে বলবে দেখো ইসকি শিকায়াত সহিয়া গালাত ফেরেশতাকে বলবে দেখো তো তারপরেও যদি বান্দা মস্তানি গুন্ডাগরি খোদার দরবারে করতে যায় আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া তুকাল্লিমুনা আইদিহি মুতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু বলুন না সুবহানাল্লাহ যারা আপনার সঙ্গে প্রতারণা করে তারা সব ধরা পড়বে খোদার দরবারে বলুন না ইনশাআল্লাহ যত দুনিয়ার মানুষ আপনার সঙ্গে প্রতারণা করেছে প্রত্যেকটা হিসাব আল্লাহ আপনাকে পাইয়ে দেবে ভেঙে পড়বে না চার ইঞ্চি জমি এক বিঘে সম্পত্তি নিয়ে নিয়েছি সব কারো দরকার নেই আপনার সঙ্গে আল্লাহর কোরআন বলছে বান্দা একটু সহ্য কর সবর কর আল্লাহ তোর সঙ্গে সারা চব্বিশ পরগনার মানুষ সঙ্গে নেই কিন্তু আমি আল্লাহ তোর সঙ্গে আছি তোর এক ইঞ্চি দুই ইঞ্চি দশ বিশ টাকা বিশ হাজার পঞ্চাশ লাখ আমি আল্লাহ হিসাব করে তোর প্রাপ্য দিয়ে দেবো চলে বলবো সোভার সবাই আপনার বিরুদ্ধে সবর করেছেন আপনার হক আপনি পেয়ে যাবেন তাই আল্লাহ কোরআন বলছে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোর বিরুদ্ধে তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া এই যে হাত দেখছেন হাত এই হাত আফতাবের বিরুদ্ধে সাক্ষী দেবে এই পা আফতাবের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর কাছে যদি আমার কথা উল্টো পাল্টা হয় আল্লাহ হুকুম দেবেন এই হাত কথা বল এই হাতের দ্বারা কি করেছিস এই হাত কথা বলবে আল্লাহ কলমের খোঁচাই মানুষের সর্বনাশ করেছে এটাও এমন বলবে আবার এটাও বলবে আল্লাহ এই হাত দিয়ে অসহায়ের চোখের পানি মুছিয়েছে এই হাত দিয়ে বুড়ো বাবার হক আদায় করেছে এই হাত দিয়ে প্রতিবেশীর সহযোগিতা করেছে এই হাত দিয়ে স্ত্রীর হক আদায় করেছে চোখের পানি মুটিয়েছে এই হাত দিয়ে এতিম এসিদের পাশে দাঁড়িয়েছে আর তার উল্টো হলে সেটাও আল্লাহর কাছে জানাবে অতুকাল্লেমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম রিজলুন মানে পা পা এই পা কি বলবে আল্লাহ আপনার এই নামাজি বান্দা আমাকে ব্যবহার করে প্রত্যেক পাঁচ ওয়াক্তের সালাত আপনার ঘরে সাজদা করতে গিয়েছিল জোরে সুবহানাল্লাহ এই পা বলবে আল্লাহ আপনার এই বান্দা প্রত্যেক বছরে একুশ বাইশ তেইশে ফাল্গুন দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাহি সাহাবে গিয়ে কত বড় বড় অলি আউলিয়া দরবারে দরবারে ঘুরেছিল কত ভিকারিকে অসহায় ব্যক্তি আপনার বান্দা বান্দের হাতে অর্থ তুলে দিয়েছিল কত মানুষের উপহার করেছিল এটাও যেমন সাক্ষী দেবে এটাও সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দা রাতের অন্ধকারে ওই অম প্রতিবেশীর কলার কাঁদির শেষ আল্লাহ গার করে আপনার বান্দা প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়েছে এই হাত বলবে এই হাত বলবে আর নাহাত করে পানের দোকানদারকে 40টা থাপ্পড় মেরেছেন এই হাত বলবে আল্লাহ মেরেছেন তাহলে আমি আল্লাহর সামনে হাজির হয়ে ভুল প্রমাণ করতে পারবো তর্কের আচ্ছা বলুন আজকে নিজে রেকর্ডিং হচ্ছে কেউ ধরুন ফোনে রেকর্ডিং করলো দশ বছর পরে দেখানো যাবে মাথায় দিলেন যে মানুষ তার ব্রেন শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল বানালো নেটওয়ার্ক বানালো কি ভিডিও সিস্টেম বানালো টোটাল করলো সেই আল্লাহ কি পারেন না বিশ হাজার বছর পিছনের একটা কোনো কথা আপনাকে বিশ হাজার বড় বছর পরে দেখাতে পারে পিছন থেকে বলেন আল্লাহ পারে না পারে না কোরআন বলছে কোন ফায়া করে দুটো কথা আল্লাহর বলতে হয় আর কিছু বলতে হয় না আল্লাহ যদি বলেন জলসাই চিকোটা আছে বাঁদর হয়ে যায় এখনই সব বাঁদর হয়ে যাবো আমরা বিশ্বাস আছে নাকি তাহলে আল্লাহ সেদিন আপনাকে পরিষ্কার দেখিয়ে দেবেন দেখ বান্দা এত চুক্তি তুই মানিস নিয়ে এবার দেখে নে এই সেই দিন এই সেই জলসার দিন দেখ তুই টুপি মাথায় দিয়ে আসছিস দেখে নে হাতে তোর দেখ এই অসহায়ের কলা গাছ এই তুই কাটছিস দেখে নে বাইরে আমার দোস্তরা আমার তাই বলছে একটাই কথা একটু চিন্তা করুন একটু চিন্তা করুন একটু বিবেকের গোড়ায় ঠান্ডা পানি ঢালুন ইসলামের পানি ঢালুন কোরআন হাদিসের পানি ঢালুন একটু নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন বিবি ছেলেবাল বাচ্চাদের নিয়ে বাপ্পাকে নিয়ে আল্লাহ পাক কত সুন্দর আমার জীবনটাকে চালিয়ে দিচ্ছেন কিন্তু আমি কত বড় নাফরমান যে আল্লাহ খাওয়া খাওয়ালেন পড়ালেন হায়াত দিলেন বিবি ছেলে বাল বাচ্চাকে হায়াতে রাখলেন সেই আল্লাহর জন্য পৃথিবীর জমিনে আমি তো কই চেষ্টা করি না আল্লাহ গজবের থেকে বড় বড় আমার আল্লাহ দয়া আমার আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়েছেন বান্দার তোদের কি চাওয়ার আছে চেয়ে বান্দার তবে হ্যাঁ আমার কাছে চাইবি কোনো শক্তি কোনো মানুষের কাছে নয় একমাত্র দিনেওয়ালা আমি আল্লাহ বেগাইরে হিসাব বান্দা তুই হিসাব করে মিলাতে পারবি না যদি আমি দেবো মনে করি আমি আল্লাহ ইচ্ছা করলে তোর থেকে সব নিয়ে নেবো বিল্ডিং থেকে নামি আমি আল্লাহ তোকে রাস্তা আমি আল্লাহ ভিখারি বানিয়ে দেবো আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে প্লেট তোর হাত থেকে শরীরে তোকে আমি উচ্চ আসনে বসাতে পারি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা জায়গায় ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমার জোরে বলুন সুবহান মাসাল্লাহ বলুন ওটা আমার গ্রামের ছেলে ও চার চাকা গাড়ি চাচ্ছে আল্লাহ আপনার নিয়ামত আপনি দিয়েছে তাই চাপছে আল্লাহ না দিলে ওর ক্ষমতা নেই চাপার এবার আপনি আল্লাহ আমার তো ভাঙা সাইকেল আপনি চান আল্লাহর কাছে আল্লাহ আমার ভাইটা চার চাকা চাপছে আমি তো ওরই ভাই চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই আল্লাহ আমার ভাইটাকে আর একটা চাকা চার চাকা কিনা ক্ষমতা দেন আল্লাহ আমি তো ওরই ভাই আল্লাহ আমাকে দেন দেখছেন দোয়া আল্লাহর এটা পছন্দ বান্দা আমার উপরে বান্দা আমার উপরে হিংসা করে রাখছে না বান্দা করছে বান্দা সবার জন্য দোয়া যে নিজের জন্য চাইছে আপনার দোয়াটা দরবারে কবুল হয়ে যাবে যদি বলুন সুবহান always be positive and open mind সবসময় আমাদের পজিটিভটা নিতে ভালোটা প্রত্যেকটা কথা দেখবেন ভালো বন্ধু আছে আমরা দেখবেন খুঁজে খুঁজে সেই ক্র্যাক মাইন্ডের ঠিক খারাপটা খুঁজে পাই বুঝতে পারছেন কোথায় যাবেন ভাই একটু বাজারের দিকে যাচ্ছি পরে আসছি কথা বলছি আমি এবার দেমন চালাচ্ছি কেন কথা বললো না সে বললো বাজারে যে তাড়াতাড়ি আসছে করে ঘুরে আসছে আমি এবার দেখো নেগেটিভটা নিচ্ছি কিছু ব্যাপার আছে কি ব্যাপার আছে এসে কথা বলছে তাড়াতাড়ি আছে চলে গেল না বুঝলি মনে হচ্ছে কিছু ব্যাপার আছে একটা ফোন করতো বাড়িতে মানে নেগেটিভের উপরে আমি চলতে শুরু করলাম বাড়িতে ফোন করলাম আচ্ছা কোথায় গেল না কিছু কিনতে গেল টাকা পয়সা শেষ শেষ আমি খামাখাই ভাবছি অন্ধের দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি ও আদৌ কোনো নাই বিশেষ কাজে কাজে এক্ষুনি আসবে তাকে শ্বশুরে ছেড়েছে তাই কিনছি ও হারামের টাকা দেখছেন আমি যত বলছি ফেরেস্তার তত কি দরকার তাই বলছি অলওয়েজ বি পজিটিভ আমাদের নেগেটিভ ভিতর দিয়ে পজিটিভটা বার করতে হবে দড়াম করে আওয়াজ হবে ধরুন আওয়াজ হবে এবার কি কিছু মানুষ বলবে টায়ার মাস্টার কিছু মানুষ বলবে নারে লেগে গেছে এই আমার ফোন তার সেখানে দেখছেন নেগেটিভ চলে চলে তাই বলতে চাইছি মুসলমান আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয় কিছু কাজ করতে হয় কি কাজ কিছুই কাজ নয় একটাই কাজ রসুল যেগুলো এনেছেন যেগুলিতে হয় নিষেধ করেছেন ছাড়তে হয় কি বলেছেন ভাইজান আল্লাহ রসুল বলেছেন হাদিস পুরুষ মহিলা যেই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করো না লা তাবুরু ইলাল কাবা সামনে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা পেচ্ছাপ পাখানা করো না বলুন আজকে আমাদের বাড়ির ছেলেরা ওটা মানে মানে না এজন্যই তো আজকে জলসার মাহফিলে আসা এখানে বসবো মেলাবো নিজের ফেলে আসা জিন্দগির মূল্যবান সময়গুলোকে মেলাবো যেটা ভালো হবে নেব যেটা ভালো হবে না পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি করব এই নিয়ে যদি বসি যদি দশ মিনিট বসেন এই দশ মিনিটে বসাটা যে দেবেন এর জায়গায় যে দুশো নফল নামাজ তার থেকে বেশি আল্লাহ এখানে বসলে দেবেন যদি আমার কথা বলছে আমার শ্রোতা বেশি দরকার না আমার একটা হলো এক একটা যদি এলাকার ছেলে যুবক যাকে হোক যদি সঠিক শরীয়তের দিশা তাকে ধরিয়ে দেওয়া যায় কমপক্ষে কমিটি ভাই যারা এত হাজার হাজার লক্ষ টাকা খরচা করেছেন ওরা খুশি হয়ে যাবে আল্লাহ তারপরে আল্লাহ কমপক্ষে মাহফিল করে আমার এলাকার বা আমার গ্রামের একটা ছেলেকে হেদায়তের রাস্তা দেখানোর মাধ্যম হয়েছে জলসা জুড়ে বলুন সুভা একটা তো হয়েছে এবার না জানি ওই একটা ছেলে বা মেয়ের ওসিলাই আল্লাহ পাক হয়তো আমাদের সকলকে কবুল করে নিতে পারে যদি বলুন না আল্লাহর আল্লাহর আশীর্বাদ দেওয়ানা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে যে মানুষটা জবরদস্ত আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে দেখছেন রাস্তার ধারে একজন ফকির ফকির স্কিন যেমন হয় হাত তুলে দোয়া চাইছে কি বলছে জানেন এ দুনিয়ার মানুষেরা কে আছো আমাকে চারটে টাকা দাও এই দুনিয়ার মানুষেরা কে এমন দয়াবান আছে দানকারী আছে আমাকে চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ দরবারে চারটে দোয়া চাইব না না না কথা দিলাম ওই চারটে টাকা নিয়ে আমি আমার নিজের জন্য নয় কিছু গরিব মিসকিনের কাপড় চাকা পয়সা খাওয়া দাওয়া তাদের জন্য চাইছি বাবা কে এমন দানকারী আছো আমার হাতে চারটে দেড় চারটে টাকা দাও আমি তার জন্য আল্লাহ আল্লাহ দরবারে চারটি দোয়া গাছে নেব বাড়ি আল্লাহ বাড়ি হচ্ছে যিনি দোয়া চাইছেন আল্লাহর অলি আল্লাহর আশিক দিওয়ানা মানুষটা হযরত মনসুর বিন আম্মার বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার বলছেন ও দুনিয়ার মানুষেরা আমার হাতে দিন চারটে দিরহাম চারটে টাকা দিন তবে ওটা আমি নিজে খাবো না কিছু গরীব মিসকিন তাদের খাওয়ানোর জন্য চাইছি বাবা এমন কে বড় আল্লাহর মাহবুব প্যারা বান্দা বান্দি আছো আমাকে চারটে দিরহাম দাও মানুষ দূর থেকে দেখে মুখটা ফিরিয়ে চলে যায় কেউ দেয় না কিন্তু আল্লাহর ওলি নবী ওই নির্দিষ্ট জায়গায় আল্লাহ দরবার দুটো হাত তুলে দোয়া চাইছেন চারটি টাকা যিনি দেবেন আমি মনসুর বিন আম্বার বাসি তার জন্য আল্লাহ দরবারে চারটে দোয়া চাইবো বলুন সুবান আল্লাহ চিন্তা ভাবনা করি অ্যানালাইসিস করে বুঝে গেছে আল্লাহ যখন বানিয়েছেন আল্লাহর কিছু কাজ আছে আল্লাহর হক বান্দার হক রসুল্লাহর হক সমস্ত হক আদায় করে শরীয়ত সম্মত চলার জন্যই আল্লাহ পাক তাদেরকে বন্ধু বানিয়ে দেন তারা করেছে নামাজের ওয়াক্ত আসলে কোনো আপোষ নয় আগে নামাজ রমজান মাস রোজা আসলে রোজা হারাম হালাল যেখানে থাকবে তারা হালালটা নিয়েছে হারামটাকে বর্জন তো এই রকম আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে যান তাদের হাতটা আল্লাহ